হাই বিহস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে একটা ইমেলের পাসওয়ার্ড পরিবর্তন ই করবেন সেই জন্য আপনার যে ইমেল অ্যাপটা আছে সেখানে প্রবেশ করবেন ইমেল টুট করেন তারপর এখানে দেখেন আপনার তিনটা থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে এই দেখেন যে সেটিং নামে যে অপশনটা আছে এই সেটিংয়ের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যেই ইমেলটা এখানে শু করবে আপনি এই ইমেলের উপরে ক্লিক করবেন করার পরে একবার উপরে যে আপনার আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন টু ওয়েট করেন তারপরে দেখেন একবার উপরে যে আপনার পার্সোনাল ইনফো এখানে ক্লিক করবেন একটা করার পরে স্কুলে ডাউন করে নিচে আসবেন আসার পরে আপনার আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার মেল পুরুষ না মহিলা সম্পূর্ণ ওই যে আপনার ফোন নাম্বার সম্পূর্ণ ডিটেলস দেখাইব দেখানোর পরে আপনি নিচে আসবেন বুঝছেন তারপরে এই দেখুন আপনার এখানে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের উপরে এটা ক্লিক করবেন এই পাসওয়ার্ডের উপরে একটু ওয়েট করুন আসার পরে আপনার যে পাসওয়ার্ড আগে আসিল সেটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন আমার আমি বসাই দিতেছি তারপরে এই দেখুন এখানে নিউ পাসওয়ার্ড আর একদম নিচে হলো কনফার্ম নিউ পাসওয়ার্ড তাই আপনি যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা এখানে উঠাইবেন আমি যে পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ড আমি উঠাইতেছি ঠিক আছে আপনারা আপনারা উঠাইবেন তারপরে এখানে কনফার্ম নিউ ই পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ড দিবেন আমারটা আমি দিতে আছি ঠিক আছে তো আমার এখানে বলেছে যাই হোক আপনারা পুরো সেম পাসওয়ার্ড দেবেন দেখুন এই যে আমারটা এখন পরিবর্তন হয়ে যেতেছে আপনার এখানে দেখেন get started get started দিয়ে ক্লিক করবেন করার পরে আপনার এই যে এই পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে যাই হোক বিওয়াস এই পর্যন্ত আপনি যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিউ মডার্ন টিকটক চ্যানেলটি আসসালামু আলাইকুম বিয়াস আজকে এই ফোন তুই